তাহার কেসে জবা ফুল কন্যার ছিল ঘন তাহার কেসে জবা ফুল সেই ফুল পানিতে পেলা কন্যা বলি ভুল কন্যা ভুল করিস কন্যা

Hasta acá, hasta acá. Baby.